কত বড় নিয়ামত কত বড় নিয়ামত এই নামাজ যিনি আমাকে বানিয়েছেন যিনি আমার খালেক যিনি আমার মালেক যিনি আমার রাজেক যিনি আমাকে হায়াত দিয়েছেন যিনি আমাকে সুন্দর একটা লাইফ দিয়েছেন আমি যদি তার জন্য পাঁচবার যদি দৈনিক পাঁচটা সুইজরা যদি দিতে না পারি পাঁচটা যদি মাথাটাকে ঝুঁকে যদি রুকুটা দিতে না পারি তাহলে আমি আমার প্রভুর জন্য কি করলাম আমার প্রভু তো আমার জন্য সব কিছু করেছেন আমাকে আমার জন্য সূর্য দিয়েছেন আমার জন্য চাঁদ দিয়েছেন আমার জন্য ফুল দিয়েছেন আমার জন্য সুস্বাদু খাবার দিয়েছেন আমাকে চক্ষু দান করেছেন আমাকে হাত দিয়েছেন আমাকে পাও দিয়েছেন আমাকে টাকা পয়সা দিয়েছেন আমাকে ছেলে সন্তান দিয়েছেন যা চেয়েছি সব দিয়েছে তুমি আল্লাহর জন্য পাঁচ ভক্ত পাঁচবারকে পাঁচটাকে সিদ্ধ দিতে পারবে না কি করলাম আমি আল্লাহর জন্য আল্লাহ আমার সঙ্গে সব করলো গাভীর দুধের ব্যবস্থা করলো মজাদার ফলের ব্যবস্থা করলো আমার হায়াত দিল চাকরি দিল যা চাইলাম সব তো দিল আমি পাঁচ পাঁচবার কেন আমি নামাজ তা আদায় করতে পারবো না এই আফসোসটা আমাদের দিলে অবশ্যই আসতে হবে এই দুঃখটা আসতে হবে আমি নামাজ পড়লাম না পড়লাম আমার ভিতরে কোনো ফিলিংস নাই তাহলে আপনি আল্লাহ বন্ধা হলেন কি করে আপনার ইমান কোথায় আছে আল ইমান বাইনার রাজা ওয়াল খাউফ ইমান তো ভয় আর আশার মাঝামাঝি স্থানে থাকে যার ভিতরে ভয় আছে যার ভিতরে আশা আছে তার ভিতরে ইমান আছে যার ভিতরে কোনো ভয় নাই যার ভিতরে কোনো আশাই নাই তার তো ইমান নাই ইমান তাকে ভয় এবং আশার ঠিক মাঝখানের একটা স্তরে জোরে সুরে বলুন সুবাহ আপনি নামাজ পড়েন নাই আপনার ভিতরে কোনো ব্যথা নেই তা আপনার ইমান তো নাই এটা কলমের ভিতরে কাজ করবে এটা মিটার বাতাবে আপনার ভিতরে ইমান আছে কি নাই নামাজ পড়লেন না আপনার ভিতরে একটা চিন্তা নাই আহ কি করলাম নামাজটা তো পড়লাম না আমার আল্লাহ তো নারাজ হয়ে গেল আমি এখন মরে গেল আমার কি অবস্থা হবে একজন নামাজি পাঁচ ওয়াক্ত পাঁচবার যারা নামাজ পড়ে সারাদিন সে পবিত্র অবস্থায় তাকে জোরে বলুন সুবাহান একজন মানুষ যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তিনি আল্লাহর রহমতের বেষ্টনীতেই তাকে এবং এক নামাজ আদায় করার পরে আর এক নামাজের মাঝখানে কোনো যদি সগিরা কোনা হয় সেটাও আমার আল্লাহ মাফ করে দেন যদি কবিরা গুণা হয় সে যদি তবা করে আমার আল্লাহ কবিরা গুণাও মাফ করে দেন কত বড় নিয়ামত এই নিয়ামত মৃত্যুর পরে বুঝলে কোনো লাভ হবে আমাদেরকে সময় থাকতে বুঝতে হবে আজকে আমাদের শক্তি আছে গায়ের মধ্যে বল আছে আমার সামর্থ্য আছে আজকে আমি নামাজ আদায় করতেছি না যখন আমি অসুস্থ হয়ে যাব মৃত্যু আমার নিশ্চিত হয়ে যাবে তখন আমি নামাজ পড়তে চাইব কবরের ভয়ে কিন্তু তখন তা আমি ততক্ষণে তা আমি অক্ষম হয়ে যাব এই জন্য রাসুল ইসলাম কি বললেন যে নামাজ পড়ো আল্লাহ পাক কোরআনে পাকে বিরাশি বার বললেন নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো আকিমুসলা এবং হাদিসের মধ্যে এসেছে ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি যার নামাজ ঠিক আছে তার সব কাজ ঠিক আছে যার নামাজ ঠিক নাই তার কোনো কাজেই ঠিক নেই যার নামাজ ঠিক বলেন না তার কি সব ঠিক পরিবার সমাজ রাষ্ট্র সব ঠিক আছে নামাজ নাই ফাসাদা সাইরু আমালিহি তার সব কিছু নষ্ট হয়ে গেছে তাহলে এই নামাজ আমার প্রতিটি কাজের ভিতরে প্রাণ সঞ্চার করে আমার সমস্ত কাজের ভিতরে আমাকে উজ্জীবিত করে আমার নামাজ আমার সালাদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ তো কোরআনে পাকের আয়াত স্পষ্ট বলে দিলেন ইয়া ইহাল্লাযীনা আমানুস্তাঈনু মা'আস সাবিরিন আল্লাহ বলেন হে তোমাদের উপর বিপদ আসবে যখন তোমরা কোনো মুসিবতে পড়বে সাথে সাথে তোমাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে দুই নম্বর তোমাকে ধৈর্য ধারণ করতে হবে নামাজওয়ালা যে ধৈর্য আছে ওই ধৈর্যশীলের সাথে আমি আল্লাহর সাথে আছি স্পষ্ট কথা আর আমরা ইন্দাল্লাহ মাসাবিরিন বলি যে ইয়ার আগের আয়াতের অংশটা আমরা কেউ বলি না সকলে বলে ইন্নাল্লাহ মাসাবিরিন ইন্নাল্লাহ মাসাবিরিন ইয়ার আগে তার কথা আছে আল্লাহ বললেন তুমি নামাজ এবং শবর দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো তখন ইন্নাল্লাহ যে নামাজওয়ালা ওই সাথে কি আছেন আল্লাহ আছেন কোরআনকে যেভাবে বোঝা দরকার আমাদেরকে তো সেভাবেই বুঝতে হবে আমি অর্ধক বুঝলাম আর অর্ধক নাই বুঝলাম এই জন্য বলে যে আমি তো এতই সবর করলাম আমার সবরের ফল তো আসলো না আল্লাহ বলেন তোমার সবরের ভিতরে তো নামাজ ছিল না ইস্তাইনু বিশ্ববিদি অস্ত্র এখানে ছোট ছোট বাচ্চারা হাফ এসছে ওদের কাছে জিজ্ঞেস করো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কোন ধৈর্য যে ধৈর্যের ভিতরে কি আছে নামাজ আছে বলতে যাচ্ছিলাম আমাদের বাচ্চারা অধিকাংশ বাচ্চারা নামাজ জানে না নামাজ জানে না অথচ পিয়া রাসুল কি বললেন মুরু আউলাদাকুম ওহুম সিনিন বাচ্চারা যখন সাত বছর হয় তুমি তাকে নামাজের শিক্ষা দাও তাকে তুমি নামাজের নির্দেশ দাও তুমি তাকে মসজিদে নিয়ে আসো ঘরে তুমি যখন নামাজ পড়ো তার পাশে দাঁড় করিয়ে তাকে প্র্যাকটিক্যাল নামাজের শিক্ষা দান করো তাকে নামাজের নির্দেশ দাও কয় বছর বয়সে সাত বছর বয়স অদরিবহম আশরা সিনিন দশ বছর যখন হয়ে যায় তাকে তুমি বেত্রাঘাত করো নামাজের জন্য শাসন করো আর ফিল যখন দশ বছর হয়ে যায় তখন তার বিছানাটা আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও মা বাবার সাথে তাকে থাকতে দিও না বোনের সাথে তাকে থাকতে দিও না বিছানা আলাদা করে দাও তখন সে সবকিছু বুঝে বুঝে গেছে তার নামাজের সময় হয়ে গেছে নামাজ তাকে বেতনাঘাত করো বিছানা তুমি আলাদা করো পরিবার সুন্দর হবে সমাজ সুন্দর হবে যদি বলুন সুবাহার আল্লাহ ইমাম আজম বললেন যে নামাজ পড়ে না সে হলো ফাসিক সে হলো কি ফাসিক ইমাম আজম বলেন যদি ইসলামী শরীয় ইসলামী শাসন যদি তাকে যারা নামাজ পড়ে না তাদেরকে জেলে বন্দি করো যতদিন সেই নামাজে নিয়মিত না হয় ততদিন তাকে জেলখানায় বন্দি রাখো সে যখন নামাজ নিয়মিত হয়ে যায় তাকে তোমরা মুক্তি দান করো যতদিন সে নামাজ পড়বে না শুধু নামাজের জন্য জেলের মধ্যে বন্দি করে রাখতে বললেন ইমাম আজম আবু হানিফা চাওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ